ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিলে করিও লালো মাকে যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো মাঝে সাতাল আমার পাশে সুখে দুঃখে থাকত বসে সে মায়া তোমার কাছে মাঝে সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া যে আমার ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হা তুমি তারে দাও গোনা যা করে হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিড়ে করিও লালো মাকে চোখে কাত দেওয়া মলিন করে দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার সহ আমার দুঃখে কাত যে মা মলিন করে মো দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ মাঝে ছিল সবচেয়ে আপন সে ছাড়া আজ শূন্য ভুবন আসবে না মা কবু ফিরে আসবে না সে ছাড়া শূন্য ভুব আসবে না মা ফিরে কভু কেদে যত ভাষায় না হে প্রভু তুলেছি হা তুমি তারে দাও না যা করে পো হে প্রভু তুমিও তারে তোমার আরো সানিরে করিও লালো মাকে করিও লালো যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বো তুমিও তারে তোমার আরো নিড়ে করিও লালু মাকে করিও লালু করিও লালু মাকে করিও লালু